শুভেচ্ছা অভিনন্দন দেখুন আমি গরুকে জল খাওয়াচ্ছি জল খাওয়ানোর পর গাই দেব আপনারা প্লিজ আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন বন্ধুরা আমি ওকে জল দিয়ে দিই দেখবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক দিবেন এইটি দেখুন তো বন্ধুরা আমার মেয়েকে কেমন লাগছে ছোটো বাচ্চার মতো লাগছে নাকি কাজল করে নাই

पूरा दिख जाता অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে